আমি মুখে আর নিব না রে তুই বেমানের নাম তোরে ভালোবেসে আমার হইল রে বদনাম আমার কলিজাটা পুহিরা গেছে ভেঙে গেছে মন একদিন আমি উড়ালে দিব থাকবে না জীবন সাদা গোলাপ তুই সেদিন রাখিস রে তোর হাতে গোলাপটা তুই দিয়ে দিস কাপনের সাথে আমার গোলাপটা তুই দিয়ে দিস কাপনের সাথে জীবনে কোনো দিন পাবো না তোরে আমি আমার কাছে তুই ছিলি সবচেয়ে দামি আমার সব কিছু শেষ নাই রে কিছু বাকি তোরে ছাড়া পৃথিবীতে কেমনে বেঁচে থাকি সাদা গোলাপ তুই সেদিন রাখিস রে তোর হাতে গোলাপ সাথে আমার গোলাপ বুকে লেখা আছে তোর আমার স্মৃতি উপহার দিয়ে গেলাম আমি তোর প্রতি পড়বি তুই একা একা ফেলবি চোখের জল অতি তোর পড়বে মনে বুকে কান্নার ডল সাদা গোলাপ তুই সেদিন রাখিস রে তোর হাতে গোলাপটা তুই দিয়ে আমার গোলাপটা তুই দিয়ে দিস কাপনের সাথে গোলাপটা তুই দিয়ে দিস কাপনের সাথে আমার গোলাপটা